হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন টেক মোবাইল প্রো ইউটিউব চ্যানেলের পক্ষতে আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওর্স আজ আপনাদেরকে যে টিউটরটা দেখাতে যাচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ টিউটর টিউটরটা হচ্ছে টিউটরটা হচ্ছে যে আপনি কিভাবে ক্যামটা সে দিয়ে ভিডিও তৈরি করবেন তো এটা দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হবে তার আগে ছোট্ট একটা ইন্ট্রো নেব ইন্ট্রো পরে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিওর্স টিউটোরিয়ালটা জন্য প্রথমে আপনাকে ক্যাম্পাস হিয়া অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে ক্যামডাশিয়া ক্যামডাশিয়া অ্যাপসটি কোথায় পাবেন এটা আমি ভিডিও পরে বলবো project এটা আমার চ্যানেলে প্রথম টিলার প্রপার্টিতে ইম্পোর্ট মানে আপনি যে ভিডিওটা এর সাথে টিউটোরিয়ালের সাথে যোগ করবেন সেই ভিডিওটা আমরা যে ভিডিওটা ডেস্কটপে রেখে দিয়েছি ভিডিওটা সোজা টেক্সট টুয়ে আনবেন এখানে ভালো করে সাইজ করে নেবেন ছোট করে আমি যেরকম নিচ্ছি এরকম ছোট করে নেবেন নেওয়ার পর আমি যে জায়গায় বলেছি একটা ইন্ট্রো আছে দাঁড়ান আমি এখানে একটা ইন্টু দেব এই সাইডে আমি ইন্টু দেবো তো প্রথমে আপনাকে ভিডিওর এই জায়গাটা ক্লিক করতে হবে ভিডিওটার উপর ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এই এখানে সিপ্লিটস একাতে ক্লিক করতে হবে ক্লিক করলে ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যাবে দুইটা ভিডিও তখন এই ভিডিওটা একটু সরিয়ে আমার যে ইন্ট্রোটা আছে সেটাতে আমি যাই ইন্টু আসার পর ইন্টুটা এই মাঝখানে আপনি বসিয়ে দেবেন দিয়ে এটা আবার লাগিয়ে দেবেন এখন আমরা ইন্টু হচ্ছে পরবর্তী আপনি লাস্টে আপনার এই সাইডে এতটুকু এনে আবার স্প্লিট সাপ দিলে এটুকু এখান থেকে ডিলিট করে দেবেন দিয়ে আমার লাস্টে আউটরো আছে একটা আউটরো এখন আমার আউটরো তো এভাবেই করে দিতে হবে আপনি যদি চান এখানে আরও অপশন আছে এগুলো দেখতে পারেন যে কোনো অনেক কাজে থাকবে তো বিওর এখন আমি এটা সেভ করবো সেভ করার জন্য আপনাকে শেয়ারে দিলে হবে এখানে গেলেও হবে তো আমি এখান থেকে গেলাম local file local file local file customer প্রশ্ন মানে আপনি ভিডিওটা কোন ফাইল করতে চান তো ভিউয়ার্স আমি ভিডিওটা এইচডিএমবি একাদ রাশি করে দিলাম নেক্সট নামটা চেঞ্জ করে দিলাম ফিনিশে ক্লিক করলাম তো আমার ভিডিওটা রেন্ডিং হচ্ছে তো ভিউর্স সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটাই আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ আমার আর ভালো ভালো টিউটোরিয়াল পেতে সবসময় আমাদের সাথে থাকবেন এবং যদি কোনো টিউটোরিয়াল যেমন কোনো টিউটোরিয়াল যদি আমাদের কাছে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজে অথবা আমার ফেসবুক প্রোফাইলে আপনি সারা দেবেন যে ছোট ভাই বা ছোট ভাই এরকম একটা আমি একটা টিউটোরিয়াল চাই অবশ্যই আমি টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো সফটওয়্যারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে ইউটিউব মার্কেটিংয়ের জব কম্পিউটারের নানান সফটওয়্যার আছে আমার আছে তো এই ক্যাম্পটাসিয়ার মাধ্যমে আপনি আরও অনেক কিছু কাজ করতে পারবেন এনে লোগো বানাতে পারেন লোগো বানাতে পারবেন তো আপনি এখান থেকে আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারেন আমি যে টোটাল কাজই করি তা আমি টোটালি এই দিয়ে করি ভিডিওটা মেক হচ্ছে একটু সময় নেবেই আর এই ক্যাম্পটাসিয়ার ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই এইচডি ফাইল হয় সো ভিউয়ার্স আরেকটা কথা আমরা অল্প কিছুদিনের মধ্যে নিয়ে এসেছি অনলাইন মার্কেটিং জব মানে আপনি কিভাবে অনলাইন মার্কেটিং থেকে আয় করতে পারবেন যা অলরেডি আমরা ছোটোখাটো একটা সাইডে ওই কাজটা করতেছি যদি আমরা ওখান থেকে পেমেন্ট পাই তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা কাজ কাজগুলোতে পেমেন্টটা পান ভিডিওটা মেক হচ্ছে হম একশো পার্সেন্ট হয়ে গেল আমার ভিডিওটা এখন অটোমেটিকই প্লে হয়ে যাবে এটা সবারই আপনি এখান থেকে নিচ থেকে শুধু কষ্ট করে একটু ফিনিশ দিয়ে নেবেন আমি ফিনিশ দিলাম আমার ভিডিওটা চলবে দাঁড়ান একটু আর এই টাকা পাওয়ার কম্পিউটার একটু লোড নেবেই সমস্যা নাই যদি তার কারো যদি ভালো পিসি থাকে আমার থেকে উন্নত তাহলে লোড নেবে না দেখুন এখন ভিডিওটা চলতেছে এখান থেকে আমি ক্যামটা সেটা ডিলিট করে দেই এখন হয়ে গেছে এটা দেখুন হয়ে গেছে এটা তো ভিউর্স এইভাবে আমি ক্যাম্পটা সে দিয়ে ভিডিও মেক করে থাকি তো সবার সাথে আর একটা বার বলতে চাইছি ভাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন